কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় রাইফেলের পনেরোটি গুলি এবং এক হাজার পাঁচশো পিস বুলেট জব্দ করা হয় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রামু ঈদগড়ের গজালিয়া ঢালার মোড়ে আসা একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে ডিবি পুলিশের একটি টিম পরে তল্লাশি করলে সিএনজির দুই যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করে আটককৃতরা হলেন সদর উপজেলার ভারুয়াখালী মোহাম্মদ হুমায়ুন কবির এবং মোহাম্মদ রিয়াজউদ্দিন তাদের দেয়া তথ্য মতে এ চক্রের অপর সদস্য আব্দুল মালিককে ওই দিন গভীর রাতে চফুলন্ডি তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম এসব তথ্য জানান তিনি জানান আটককৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অবৈধ অস্ত্র তৈরি চোরাচালান সরবরাহকারী ও ব্যবসায়ী চক্রের সদস্য